আরে বেটা দেখে চলতে পারিস না তোর চোখ কি কপালে oh, আরে বেটা চোখ কপালে মানে বেশি কথা বলিস না চোখ তুলে পকেটে রাখবো কিরে বেটা তোর সাহস তো কম না তুই আমার বস করে চিনিস বস বস এই পিচ্ছে আমারে মারতে চাইছে বস আপনি সামনে আমার পিচ্ছি বলছে এইটা তো কারো বস এইটা তো কারো হ্যাঁ। হ্যাঁ। বস পাল্লে মারে দেহা পাল্লে মারে দেহা বস কিরে বেটা তুই আমার লোকরে মারলি পারলে এখন আমার পোলারে মেরে দেখা <laughs> আমার ছোট ভাইরে মারবি মানে দেখ আমি কি করি প্লিজ অফ করেন মারামারি আপনি অনেক বড় নিতে আমরা বুঝে গেছি ভাই ভাই প্লিজ হুম যা যা আরে ভাই মারতাম ওরে তাহলে আজকে তোর লেগে ওরা মারি নাই বুঝিস নাই নেক্সট টাইম মারবো মারবো চল আরে আমি যে কত বড় কথা তুই তো জানি জান এই যে জিম করে বডি বানাইছি না মুরগি খায় খায় বডি বানাইছি না এদের সব খাম্বা তো আমার কাছে কিছুই না কেন যে পাখি ওই যে ওই যে ওই যে ওই উড়ে গেছে এত সময় থাকে চলো যাই আচ্ছা, মিথিলা তো অবশ্য তোমার এখানে অনেক সময় অবশ্য তোমার এই এলাকায় তোমার স্কুল স্পর্শ করার কেউ নাই তোমার বয়ফ্রেন্ড তোমার জিম করে বডি না এলাকায় তোমার বয়ফ্রেন্ড থেকে দেখে সবাই ভয় পায় নাই হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কি বলো যাও হ্যাঁ, না তুমি যাও না চাপাটি রয়েছে ওইগুলো দেখে আমার জান তো জিম করে বডি বানাইছো না এই যে তোমার বডি যাও থাক না যান যাও না তুমি যান থাক না থাক যান না এই শোনো শোনো যাচ্ছি তো ফিরে আসলে দেখা হবে আচ্ছা যাও তুমি যাও যাইতেছি তো কিরে তোদের ভিতর লিডার কিরে এই নে বস ভাই একটু সিবাই যাবেন ভাই একটু কথা বলবো ভাই ভাই চলেন না ভাই একটু একটু খুব দরকার ভাই ভাই ওই যে মেয়েটা দেখতেছেন না ভাই ভাই ওটা আমার গার্লফ্রেন্ড ভাই অনেক কষ্টে পড়াইছে ভাই তো ভাই আমার গার্লফ্রেন্ডের অনেক ইচ্ছা ভাই আপনারা গাড়াইতে বলছে ভাই না হলে ব্রেকআপ করে দিবে ভাই ভাই আপনার পায়ে ধরে ভাই ভাই প্লিজ ভাই প্লিজ ভাই একটু দয়া করেন ভাই নাহলে ব্রেকআপ হয়ে যাবে ভাই অনেক কষ্টে পড়াইছি ভাই বিশ্বাস করেন ভাই জীবনও আমি ভরে দিছি জানে একবার ভরে দিছি একবারে আর জীবনে যাও বেকআপ যাও